কি অবস্থা কেমন আছেন সবাই ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেলের আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কামিং চ্যাটের একটা দারুণ একটা গিভ এসেছে একটা সার্কুলার এসেছে সেটা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করতে চাই একটা আপনারা শুনে খুশি হবেন যে কামিং চ্যাট ইতিমধ্যে বলেছিল যে তাদের যে ইনকাম সেটার একটা বড় অংশ তারা তাদের পার্টিসিপেন্টদের মধ্যে দেবে তাদের ইউজারদের মধ্যে ভাগ করে দেবে তারই ফলস্বরূপ আজকে একটা বড় ধরনের ঘোষণা আমরা দেখতে পাচ্ছি আমি এখানে কামিং চ্যাটের টুইটার হ্যান্ডেলটা ওপেন করে রেখেছি এটা তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল এখানে তারা একটা বড় ধরনের একটা গিভ গিভওয়ের ঘোষণা দিয়েছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আর কিভাবে জয়েন করবেন আমি সুন্দর মতো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব তো অনুরোধ থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চলুন শুরু করা যাক প্রথমে এখানে আপনারা দেখুন আমি একটু এখান থেকে পড়তে চাই প্রাইস পোল যেটা তারা দিয়েছে কিছু কাজ করতে হবে কাজের বিনিময়ে তাদের এখান থেকে বেশ ভালো ধরনের একটা রিওয়ার্ড আপনারা পাবেন সেটা হচ্ছে hundred tiger coming chat NFTs for hundred retweet retweeters মানে তাদের টুইটার হ্যান্ডেল থেকে যারা একশোটা টুইটকে রিটুইট করবে তারা হচ্ছে একটা করে টাইগার এনএফটি পাবে হ্যাঁ এই টাইগার এনএফটি আপনি আরও একভাবে পেতে পারেন যেটা হচ্ছে যে রেফার করে একটা সিস্টেম তারা দিয়েছে এটার জন্য টেলিগ্রাম থাকতে হবে তো আপনার এখন যে কাজটা এইখানে যে প্রাইস পোলটা আমি ওপেন করে রেখেছি এটার জন্য অবশ্যই টেলিগ্রাম থাকতে হবে এবং টাইগার এনএফটি আপনি একশোটা রিটুইট করেও পেতে পারেন এবং আপনি তাদের টেলিগ্রামে কিছু কাজ করেও পেতে পারেন সেটা আমি দেখিয়ে দেবো টেলিগ্রামে কী করে পাবেন তো আপনার মোবাইলে যদি টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল করা না থাকে এখন ইনস্টল করে রেজিস্ট্রেশন করে ফেলুন তো এটা দেখলেন যে একশো টাইগার চ্যাট এনএফটিস পাবেন একশোটা একশোটা টাইগার চ্যাট এনএফটিস পাওয়া যাবে যদি একশোটা রিটুইট করা যায় তাদের টুইটার হ্যান্ডেলে যেসব টুইট করা হয় সেই সেই সব টুইটকে এবং তারপরে নিচে লিখেছে hundred K X for five most valuable question এখন আমি আপনাদের একটু পরেই দেখিয়ে দেবো যে টেলিগ্রামে তাদের চ্যানেলে জয়েন হওয়ার পরে মানে তাদের চ্যাট একটা গ্রুপ আছে কামিং চ্যাটের অফিসিয়াল চ্যাট গ্রুপ এটা হচ্ছে টেলিগ্রামে সেটাতে জয়েন হওয়ার পরে সেখানে আপনাদেরকে প্রশ্ন করতে হবে এবং খুব ভেবেচিন্তে মূল্যবান প্রশ্ন করার চেষ্টা করতে হবে যেটা খুব ভ্যালু রাখে এবং তার মধ্যে থেকে পাঁচজন যারা খুবই মূল্যবান প্রশ্ন করবেন তাদের মধ্যে থেকে পাঁচজনকে তারা একশোটা করে কেএসএক্স দেবে বুঝতেই পারছেন একশো কেএসএক্স মানে ভীষণ ব্যাপার যে রেট মার্কেটে শোনা যাচ্ছে যেটা মার্কেটে খুব এখন একটা ভালো আলোচনার বিষয় কেএসএক্সের রেটটা নিয়ে সেরকম রেট যদি হয় এবং খুব বেশি দিন আর দেরি করতে হবে না কেএসএক্স কেএসএক্সকে ট্রেড করাতে সেটা যদি আপনারা কেএসএক্সটা একশো কেএসএক্সের মালিক হতে চান তাহলে আমার দেখানোর পদ্ধতিতে আমি একটু পরে দেখিয়ে দেব দেখানোর পদ্ধতিতে আপনারা তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন এবং সেখানে আপনার মূল্যবান প্রশ্নটা করবেন এবং সেটা অবশ্যই ইংরেজিতে করবেন ওখানে অন্য কোনো ভাষায় প্রশ্ন করলে আপনি যতই মূল্যবান প্রশ্ন করেন সেটা কাউন্ট হবে না এবং তারপরে আছে একশো mini points for on lucky user এবং তাদের মধ্যে থেকে যারা ওই গ্রুপটাতে জয়েন করবে তাদের মধ্যে থেকে একজন লাকি ইউজারকে তারা একশো মিনি পয়েন্ট দেবে মিনি পয়েন্ট পয়েন্ট ইতিমধ্যে ট্রেড হচ্ছে আপনাদের টেলিগ্রাম চ্যাটে অ্যানাউন্সমেন্টে গেলে নিচের দিকে আপনারা দেখতে পাবেন সেখানে তারা লিখে দিয়েছে প্রত্যেক শুক্রবারে প্রথম দশজন যারা সিআইডি সেভেনকে মেসেজ করবে তারা হচ্ছে মিনি ট্রেড করতে পারবে পিসিএক্সে তো এখান থেকে যদি আপনার আপনি হয়ে যান একজন লাকি ইউজার তাহলে আপনি হচ্ছে একশো মিনি পয়েন্ট পেতে পারেন এবং সেটাকে ট্রেড করে পিসিএক্সে নিতে পারেন পিসিএক্স অলরেডি লিস্টেড একটা কয়েন সেটাকে আপনারা হচ্ছে ইউএসডিটিতে কনভার্ট করে আপনাদের যে লাভটা হবে সেটাকে উইথড্র করে নিতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি ঘোষণা তো এখন দেখিয়ে দেব কিভাবে আমরা টেলি তাদের টেলিগ্রামে যে এই যে যে প্রাইস পোলটা দেওয়া হবে সেটাতে জয়েন করব তার জন্য চলে যাব টেলিগ্রামে আমি আশা করব আপনারা ইতিমধ্যে টেলিগ্রামটা জয়েন করে নিয়ে পেয়েছেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আমি দিয়ে দিব টেলিগ্রামের তাদের এই চ্যানেলের লিঙ্কটা টুইটারেও দেওয়া আছে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা চ্যানেল ওপেন হবে অবশ্যই সেটা প্রথমে এরকম দেখাবে না এখানে নিচে লেখা থাকবে আমি একটু ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে নিচে লেখা থাকবে ঠিক এই জায়গাটাতে লেখা থাকবে এখানে এই জায়গাটাতে লেখা থাকবে স্টার্ট আপনারা জাস্ট স্টার্টে ক্লিক করবেন সেখান থেকে স্টার্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটা চ্যানেল ওপেন হয়ে যাবে এবং সেখানে যে রিকোয়ারমেন্টস চাইবে খুব বেশি কিছু রিকোয়ারমেন্ট না জাস্ট আপনাকে জয়েন করতে বলবে জয়েন করার পরে আপনি জয়েন হয়ে গেলে সেখান থেকে এখানে জয়েন আওয়ার কমিউনিটিতে ক্লিক করবেন জয়েন আওয়ার কমিউনিটিতে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে টিজি চ্যানেল টিজি চ্যানেলটাতে ক্লিক করে দিবেন টিজি চ্যানেলটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এরকম একটা গ্রুপে নিয়ে আসবে এটা হচ্ছে একটা টেলিগ্রাম গ্রুপ এটা কামিং চ্যাটারি গ্রুপ এখান থেকে আপনারা হচ্ছে যে প্রাইস পোলটার কথা বলা হচ্ছে সেই প্রাইস পোলটা আপনারা এখান থেকে তো তার জন্যে এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এইখানে এই যে জায়গাটাতে এখানে এখানে আপনাদের স্টার্ট লেখা থাকবে অথবা জয়েন লেখা থাকবে আমি ইতিমধ্যে জয়েন করে ফেলেছি এই জন্যে আমার এখানে জয়েন লেখাটা দেখাচ্ছে না এখানে জয়েন লেখা থাকবে আপনারা জয়েন লেখাটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা Telegram channel Telegram group open হয়ে যাবে এবং সেখানে আপনারা একটা প্রশ্ন করবেন ভ্যালুয়েবল একটা প্রশ্ন যেহেতু আপনারা জয়েন করেছেন এই জন্য আপনারা ইতিমধ্যে একশো মিনি টোকেনের যে লাকি পার্সন খোঁজা হবে তাদের লিস্টে চলে গেছেন এবং তারপরে হলো এখান থেকে আপনারা যদি মোটামুটি বেশ ভালো একটা প্রশ্ন করতে পারেন যেটা তাদের কাছে মনে হবে কামিং চার যে টিম রয়েছে যারা পেছন থেকে কাজ করছে তাদের কাছে যদি মনে হয় যে এটা মোটামুটি একটা ভালো প্রশ্ন হয়েছে দেখুন এখানে অনেকে প্রশ্ন করছে তাহলে আপনি এখান থেকে একটা হচ্ছে ভালো পরিমাণ কেএসএক্স পেয়ে যেতে পারেন একশোটা কেএসএক্স এখান থেকে আপনি পেয়ে যেতে পারেন সেটা সরাসরি আপনার সিআইডিতে অ্যাড হয়ে যাবে আমি এখানে যুক্ত রয়েছি আপনারা যারা যুক্ত হতে চান তারা যুক্ত হয়ে নেবেন এবং সেই সাথে প্রথমে যে চ্যানেলটাতে আপনি জয়েন করেছিলেন এই চ্যানেলটাতে আপনি যত বেশি রেফার করতে পারবেন তত বেশি টাইগার এনএফটি আপনি অর্জন করতে পারবেন আমি এটা দেখিয়ে দিয়েছি কি করে এখান থেকে টাইগার এনএফটি আর্ন করতে হয় আপনারা যদি টাইগার এনএফটি আর্ন করতে চান তাহলে এই চ্যানেলটাতে আপনারা রেফার করবেন না করলেও সমস্যা নেই এটা থেকে আপনারা সরাসরি ওই যে গ্রুপটাতে মাত্র আমি দেখালাম সেই গ্রুপটাতে যুক্ত হয়ে সেখান থেকে প্রাইস বলে অংশগ্রহণ করতে পারবেন এবং এখানে অবশ্যই মাত্র চারটা রেফার করলে আপনি একটা টাইগার এনএফটির মালিক হবেন এবং কিভাবে সেটাকে ক্লেম করবেন একটা টাইগার এনএফটি সেটা আমি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনারা ভিডিওটা দেখে নেবেন ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এই হচ্ছে মোটামুটি কামিং চ্যাটের আজকের ধামাকা আপডেট কামিং চ্যাটের অনেক আপডেট আসছে প্রতিনিয়ত আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন কামিং চ্যাটের আপডেট পেতে আমি কামিং চ্যাট নিয়ে প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট শেয়ার করে থাকি এবং তারা যেসব প্রাইস পুল বয়ে দেয় সেটাতে জয়েন করার জন্য যে কীভাবে জয়েন করতে হবে পদ্ধতিগুলো আমি দেখিয়ে দিয়ে থাকি তো সেই জন্য আপনাদেরকে অনুরোধ থাকবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইটন আইকনে ক্লিক করে অল বাটনটা প্রেস করে দিবেন যাতে আমি কামিং চ্যাট নিয়ে যে কোনো ভিডিও পাবলিশ করলে সেটা সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছয় ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে